অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেননা আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিন্তু আমি কখনো শ্যুট করতে পারবো না সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে যাতে আপনাদের উপকার উপকারে আসতে পারি এবং আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলে শোধ করতে পারি সেজন্য সবসময় দোয়া করবেন যারা স্টুডেন্ট রয়েছেন অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা যারা যাদের কোনো টাকা ইনভেস্টমেন্ট করার কোনো ক্যাপাবিলিটি নেই অথবা কোনো এক্সপেরিয়েন্স নেই অথবা আপনি আর্নিং করতে চাচ্ছেন এই ধরনের যদি হয়ে থাকেন তাহলে স্পেশাল ভিডিও হতে চলেছে আপনার জন্য আজকের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 শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি সত্যি আপনি আর্নিং করতে চান সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে সুতরাং আমার অ্যাকাউন্টটি যেহেতু তৈরি করা আছে আমার লগ করেছি লগ করার পরে আমার এখানে কিন্তু এইভাবেই শো করছে সো প্রথমে আপনি এখানে রেজিস্টার একটি বাটন দেখতে পাবেন সেই রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনার ইউজার নেম তারপর মূল নেম তারপর পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর একটি ক্যাপসা দেখতে পাবে সেই ক্যাপসাতে ক্লিক করার পরে আপনি সরাসরি লগ ইন করবেন লগ করার পরে আপনি অ্যাকাউন্টটি অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এখানে ভয় পাওয়ার কোনো কারণে আপনি জাস্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনি এখানে আর লিঙ্কটি পেয়ে যাবেন সো আমি একটু দেখাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু অনেকেই কিন্তু বুঝতে পারেন আমি আমার একটি ভিডিও ওপেন করছি ওপেন করার পরে ভিডিও ডেসক্রিপশন বক্সটি কীভাবে পেতে হয় সেটি কিন্তু অনেকেই কিন্তু জানে না সুতরাং আমি একটু দেখিয়ে দিচ্ছি সো আমি আমার আমার ভিডিও একটি ভিডিও ওপেন করেছি ওপেন করার পরে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট মেনু যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখানে একটি ডট দেখতে পাবেন মেনু দেখতে পাবেন সেই মেনুতে ক্লিক করার পর আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে সো আমি যেহেতু কম্পিউটার আসি কম্পিউটার আসার পরে এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন সেই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই আজকের মূল ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন আশা করি বুঝতে পেরেছেন এবং রেজিস্টার বাটন ক্লিক করে আপনি আপনার প্রয়োজন ইনফরমেশনগুলো দিয়ে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে আপনি লগ করে কাজ শুরু করতে পারবেন যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন খুব সহজে আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে তার মানে এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন art money access advertise forum my account log out language so এখানে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন যেটি আপনি পছন্দ করেন সো আর্টমানিতে মানিতে যখন আমি ক্লিক করবো আর্টমানিতে মানিতে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি কাজের অপশন রয়েছে quiz time was videos surveys bonus game video ভিও অ্যাডস এরপর রয়েছে ফ্লিপ দ্য কয়েন এরপর add add is a grade রয়েছে সো আমি এটি দেখিয়ে দিচ্ছি যে বিও অ্যাড কীভাবে অ্যাড দেখে আর্নিংগুলো করতে হয় সেটি সো এটি সিম্পল কাজ কোনো রকম দক্ষতা অথবা কারো হেল্প ছাড়া অথবা টাকা ইনভেস্টমেন্ট ছাড়া আপনি He at অ্যাডগুলো বিয়োগ করে করে আর্নিং করে নিতে পারো সো এখানে আমি ইতিমধ্যে তিনটি বিয়োগ করেছি তার মানে তিনটি অ্যাড করেছি আবার মূল ব্যালেন্সের মধ্যে কত জমা আছে সেটি আমি দেখাচ্ছি মূল ব্যালেন্সের মধ্যে যদি আপনি কত জমা আছে সেটি দেখতেছেন তাহলে অবশ্যই আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ উপস্থিত হবে এই পেজের মধ্যে আপনি আপনার টোটাল ব্যালেন্সটুকু কিন্তু দেখতে পাবেন এই যে zero point zero zero one three zero zero আমি ইতিমধ্যে কিন্তু কিছু কাজ করে আর্নিংগুলো করেছি আপনি খুব সহজে আপনি ব্যালেন্সগুলো এখান থেকে উইড্র নিতে পারবে কীভাবে উইড্রো নিতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এবার আমি একটি অ্যাড ভিউ করে আর্নিং কীভাবে করতে হয় সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে কিন্তু কাজ করার পূর্বে অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে কীভাবে অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন এই যে পার্সোনাল সেটিংসে যাওয়ার পরে পার্সোনাল সেটিংসের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে পার্সোনাল সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় সেটি বিশেষ করে আপনি এখানে পেইয়ারের মাধ্যমে পেইয়ারে কীভাবে অ্যাকাউন্ট নিতে হয় পেইয়ার পেইয়ার থেকে কীভাবে আপনি আপনার হ্যাঁ, কোডটি কপি করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি আপনার যদি পেয়ারের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইয়ারের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন জাস্ট সিম্পল এবং ফ্রি সো এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টের মধ্যে এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি কপি করবেন কপি করার পরে সরাসরি আপনি অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে যাওয়ার পরে তার মানে আপনি যখন এখানে অ্যাকাউন্টটা সেটিং করতে যাবেন আমার অ্যাকাউন্ট যেহেতু সেটিং করা আছে সুতরাং আমি সেটি দেখাচ্ছি না আপনাদের তারপরেও বোঝার সুবিধার্থে দেখাচ্ছি এই যে এখানে পেয়ারের মধ্যে আপনি আপনার কোডটি এখানে প্যাচ করে দেবেন এরপর বিটকয়েন কোথায় পাবেন সেটি দেখাচ্ছি বিটকয়েন নেওয়ার জন্য সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে কয়েনবেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে কয়েনবেস এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মধ্যে bitcoin litecoin ethereum dogecoin XRP সহ বেশ কয়েকটি ওয়ালেট রয়েছে সো আপনি যদি বিটকয়েন নিতে চান তাহলে আপনি এখানে কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবেন জাস্ট গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে কয়েনবেস লিখে সার্চ দিলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে কয়েনবেসে অ্যাকাউন্ট তৈরি করবেন কয়েনবেসের মধ্যে লগ করার পরে আপনি এই ওয়ালেট সবগুলো কিন্তু নিজের খুশি মতো মতো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে পারো সো আমি বিটকয়েন অ্যাড্রেসটা কীভাবে নিতে হয় জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করছি ওয়ালেটে ক্লিক করবেন এরপর রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে কপি করতে হবে কপি করার পরে সরাসরি আপনি এখানে চলে আসবেন তার মানে এখানে বিটকয়েন অ্যাড্রেসের মধ্যে সেটি প্যাস্ট করে দেবেন আপনি চাইলে নেটালার স্ক্রিল এয়ারটিএম লিটকয়েন সেটি ইউজ করতে পারেন পসেট পে ইউজ করতে পারেন সো লিটকয়েনের অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন সো লিটকয়েনের অ্যাড্রেসটি কীভাবে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি একটু ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে সরাসরি এই যেখানে লিটকয়েন দেখতে পাচ্ছেন সেই লিটকয়েনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে আপনার মূল ওয়ালেটের মধ্যে তার মানে আপনি যেটি ইউজ করতে চাচ্ছেন তার মানে যে ওয়ালেট আপনি ইউজ করতে চাচ্ছেন এই যে লিটকয়েনে চলে আসছে আমি ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করার পরে আমার রিসিভে ক্লিক করবো রিসিভে ক্লিক করার পরে সরাসরি এই অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন সেটিতে কপি সেটি কপি করব কপি করার পরে আমি এখানে লিটকয়েনের মধ্যে এই বক্সের মধ্যে সেটি পেস্ট করে দিব এভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা সেটিং করে নিতে নিতে পারবেন আর আরেকটি কথা বলে রাখো ইয়ে, ইয়ে বলে রাখা ভালো you have to entry your current password এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে এরপর আপনি স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে তার মানে এখানে একটি মেসেজ শো করবে শো করবে your personal settings are successfully updated তার মানে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করে ফেলেছেন এবার কিভাবে কাজ করতে হয় সেটি দেখাচ্ছি জাস্ট আপনি আর্মানিতে ক্লিক করবেন আর্মানিতে ক্লিক করে যে কোনো একটি কাজ শুরু করতে পারেন তবে কীভাবে অ্যাডগুলো পেতে হয় সেটি আমি ভিডিও ডেসক্রিপ ভিডিও শেষে বলে দিব সো আপনি বিও অ্যাডসের মধ্যে ক্লিক করবেন বিও অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে বেশ কয়েকটি অ্যাড আসবে বিশেষ করে যারা রাত্রে সময় দিতে চান তাদের জন্য বেস্ট বেস্ট হবে তার মানে সুইটেবল হবে বিশেষ করে অ্যাডগুলো কিন্তু রাত্রে বেশি পাওয়া যায় সো একটি অ্যাড কিন্তু আমার দেখার বাকি আছে সেই অ্যাডটি আমি দেখছি এটি ওপেন করছি ওপেন করার পরে সরাসরি সেটি ওপেন হবে ওপেন হওয়ার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে বলেছি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি শেয়ার দিন যাতে আপনার মতো অন্য কেউ উপকৃত হতে পারে কেন কেননা আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ আয় করতে পারে সেটি হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট কেননা আপনি মনে রাখবেন শুধু আপনার আর্নিং এর মধ্যে যদি আপনি স্যাটিসফাইড থাকেন থাকেন তাহলে কিন্তু সেটি ভালো হবে না আপনি অবশ্যই শেয়ার দেবেন বেশি বেশি করে যাতে সবাই উপকৃত হতে পারে সো এটি আমার এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাকে নেক্সট একটি ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশনটুকু কী করতে হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি আশা করি আপনি বুঝতে পেরেছেন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে সেম ওয়েতে কাজগুলো ফলো করে আপনি এই ওয়েবসাইটটিতে দীর্ঘমেয়াদী কাজ শুরু করতে পারবেন এখানে যেহেতু হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে সুতরাং আপনাকে কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে মানে আপনি যদি জাস্ট দশটি ওয়েবসাইট এভাবে ভালো ভালো ওয়েবসাইট বিশেষ করে যেগুলো ট্রান্সলেট ওয়েবসাইট রয়েছে সেগুলো দশটি ওয়েবসাইট টার্গেট করেন তাহলে মাস শেষে কিন্তু বড় ধরনের ইনকাম না হলে কিন্তু অনায়াসে আপনি হাত খরচের টাকাটা এলসিওর করে নিতে পারবেন এতে করে আপনার ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে এবং কারোর উপর আপনার ডিপেন্ডেবল হওয়া লাগবে না সুতরাং আপনি বুঝতে পেরেছেন অনায়াসে কীভাবে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে আপনি কাজগুলো জমা দিয়ে কাজ এর আর্নিংগুলো নিতে পারবেন এবার একটু সবুজ বাটন চলে আসছে সবুজ বাটন চলে আসার পর একটি মেসেজ শো করবে মেসেজটি হচ্ছে এই এখানে বলেছে ক্লিক দ্য ক্যাট এখানে যে একটি ক্যাটের পিকচার রয়েছে সেই ক্যাটের পিকচারটিতে জাস্ট আলতো করে আপনি একটু ট্যাপ দেবেন তারপরে প্রেস করবেন সো আমি একটু প্রেস করছি থ্যাংক ইউ চলে আসবে থ্যাংক ইউ চলে আসার পরে আমার যে মূল ব্যালেন্সটি অ্যাড হওয়ার কথা সেই ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে এই যে এখানে ব্যালেন্সটি দেখতে পাচ্ছেন সেই ব্যালেন্সটি অ্যাড হয়েছে কিনা সেটি দেখতে হলে সরাসরি আপনাকে আপনার ব্যালেন্সের মধ্যে চলে যেতে হবে আমার ছিল আগে কিন্তু এত এটি অ্যাড হয়েছে কিনা বা বেড়েছে কিনা সেটি আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি সো আশা করি আপনি একটু ওয়েট করে দেখবেন এই যে এখানে আগে ওয়ান থ্রি ছিল এখন কিন্তু ওয়ান ফোর হয়ে গিয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এইভাবে কিন্তু বাকি কাজগুলো এখানে অল্টারনেটলি স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন পারবেন কুই স্কেলে আর্নিং করতে পারবেন সো কুই স্কেলে কীভাবে আর্নিং করতে হয় সেটি আমি আপনাদের বোঝার সুবিধার্থে শেয়ার করছি এখানে বেশ কয়েকটি কুইজ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির উপর আপনি ক্যাটাগরির উপরে কুইজগুলো আপনি খেলে আপনি আর্নিং করে নিতে পারবেন এই পরিমাণটুকু আশা করি আপনি এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন এরপর যেটি বলেছিলাম যে কিভাবে আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখার জন্য অনেক সময় ভিডিও থাকে অনেক সময় থাকে না এতে হতাশ হওয়ার কারণে বিশেষ করে রাত্রের দিকে যদি আপনি কাজ করেন তাহলে অনেকগুলো ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে দেখে আপনি আর্নিং করতে পারেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিডিও বেশি কিন্তু বড় নয় সুতরাং আপনি সে কাজগুলো করে আর্নিং করতে পারবেন এবার চলে আসছে অ্যাডিজ অ্যাডিজ অ্যাড গ্রিড যেটি রয়েছে সেটি আরও একটি মজার এটি অনেকটা ওয়ালের মতো দেখতে এবং আপনি এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পিকচার কিন্তু আপনি এখানে জাস্ট সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি কোনটার সাথে ম্যাচিং করবেন এখানে একটি সময় দেওয়া রয়েছে তার মানে এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে এটি আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি এখানে গ্রিডগুলো খেলবেন তার মানে অনেকটা এই ধরনের গেম কিন্তু আমরা অনেকে খেলেছেন আশা করি আপনি এই গ্রিডগুলো খেলে খেলে কিন্তু আর্নিংগুলো ইনক্রিজ করে নিতে পারেন আমি এখানে ট্যাপ করেছি জাস্ট এখানে র্যাট দেখাচ্ছে সুতরাং আপনি এখানে অনায়াসেই এই গ্রিডগুলো খেলে খেলে আর্নিংগুলো করে নিতে পারেন এবার দেখাচ্ছি কীভাবে আপনি এখান থেকে উড্রোগুলো নেবেন উড্রো নেওয়ার জন্য সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে আপনার মূল পেজের মধ্যে চলে আসতে হবে তার মানে আপনি এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনি সরাসরি মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মেইন ড্যাশবোর্ডের মধ্যে তারা কিন্তু আপনাকে নিয়ে যাবে মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার মূল ব্যালেন্স কিন্তু এত এবার আমি জাস্ট একটু উইড্রো দিয়ে দেখাচ্ছি এবং পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি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 ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আল ক্যাসি guys in my next video till then take care